আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের মধ্যে অনেকে রয়েছেন কপি পেস্ট করে সার্ভে করে রেফার করে পাশাপাশি কুইজ খেলে অথবা আপনি গেম খেলে আর্নিং জেনারেট করতে পছন্দ করেন আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে আপনি সাধারণত যে সমস্ত মিম গুলো দেখতে পাবেন সেই মিমের মধ্যে কমেন্ট করে সেই মিম এর কমেন্ট ভিত্তিতে আপনি সেল করে আর্নিং জেনারেট করতে পারবেন তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো ধরনের মিম সেই মিমের মধ্যে আপনি জাস্ট কমেন্ট করবেন বুঝে ধরুন আপনি এই যে মিমটি দেখতে পাচ্ছেন একজন পার্সন মানে ব্যক্তি সে মানি বা ডলার হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং সে হাসি মুখে দাঁড়িয়ে আছে এবং এখানে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন যে when you realize you can get points by upvoting stuff অর্থাৎ সে এখানে মিম অনুসারে কমেন্ট করেছে এবং একটু স্ক্রলিং করে যদি চলে আসেন তাহলে আরো কতগুলো মিম দেখতে পাচ্ছেন যে এখানে no why the sun is deadly laser can we এভাবে চলে আসছে এবং এখানে আরেকটি মিম দেখতে পাচ্ছেন তার মানে পিকচার দেখবেন সেই পিকচারের মধ্যে পিকচার অনুসারে আপনাকে অথেন্টিকলি এবং পাশাপাশি আপনাকে ইউনিক একটি কমেন্ট করতে হবে সেটি আপনি যদি সেল করে দিতে পারেন তাহলে প্রত্যেকটি মিমের জন্য পাঁচ মিনিট থেকে শুরু করে আট মিনিট বা দশ মিনিটের মধ্যে আপনি ফিফটি ডলার করে আর্নিং জেনারেট করতে পারবেন সেটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমি পুরো বিস্তারিত বিষয়টি জানাবো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখলে আপনি এই ধরনের অ্যামেজিং বা ফানি মিমগুলো তৈরি করে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে আপনি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা আপনার কম্পিউটারটিকে ইউজ করা সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন এবং প্লেলিস্টে ক্লিক করার পরে আমি আপনি এমন কিছু ইমেজিং বা ইউনিক ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না কেননা আমার চ্যানেলের মধ্যে প্রায় সাতশো পঞ্চাশ প্লাস ভিডিও দেওয়া রয়েছে কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যি মুগ্ধ করবে এবং সেই ভিডিওটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য যথেষ্ট সো ফিরছে একটু পরে সাথেই থাকুন অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে IMG flip dot com IMG flip dot com এটি একটি মিম তৈরি করার ইউনিক একটি ওয়েবসাইট এবং এটির স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটির র্যাঙ্কিং কেমন রয়েছে global rank country rank category এবং কোন কোন কান্ট্রির পিপলরা এখানে ইনভলভ uh, রয়েছে আমি যদি আপনাদেরকে শেয়ার করি ইউনাইটেড স্টেটের পিপলরা থার্টি এইট পার্সেন্ট এবং Canada four point eight six percent United Kingdom four point eight three percent Germany three point three six percent Australia সহ অনেক বাঘা বাঘা কান্ট্রির পিপল ওরা এখান থেকে আর্নিং জেনারেট করছে অনায়াসে সুতরাং আপনি চাইলে এই সুযোগটি নিতে পারেন কোনো যে কোনো কান্ট্রি থেকে আপনি পার্টিসিপেট করতে পারেন সো সেটি কীভাবে করবেন অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে যে কাজটি করবেন আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তারা চাইবে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি সুতরাং আবার এইভাবে দেখাচ্ছে সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রোফাইলটি দেখতে পাবেন তার মানে আপনার ডিটেলসগুলো এখান থেকে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন সো এখানে সাইন আপ করবেন সাইন আপ করার পরে সরাসরি আপনি আপনার ইমেলের মধ্যে চলে যাবেন তার মানে আপনি ইমেল চেক করবেন চেক করার পরে আপনি একটি লিঙ্ক পাবেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেস পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে এখানে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি অর্থাৎ সাকসেসফুলি আমার ভেরিফাইড হয়ে গিয়েছে ইমেলটি সো এরপরে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে মূল কাজ ধারাবাহিকভাবে আপনি মনোযোগ দিয়ে দেখুন এখানে যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েটের মধ্যে যদি আপনি ক্লিক করেন মেক এ মিম তার মানে আপনাকে মিম তৈরি করতে বলেছে সো কিভাবে মিম তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি সো প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বেস্ট কয়েকটি ছবি এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডিমেড এই রেডিমেড ছবিগুলো দেখার পরে আপনি সেখানে কমেন্ট করবেন সো এখানে আমি এটি দেখতে পাচ্ছি এটি তারপরে এই একটি তারপরে এই একটি তারপরে এই একটি অনেকগুলো এখানে ইমেজ দেখতে পাচ্ছেন সো এখানে বাকি বা এটি হচ্ছে একটি ওভারব্রিজ এবং এখানে তিনটি টেক্সট লিখতে বলেছে ওভারব্রিজ অনুসারে এবং গাড়িটি সম্পর্কে আরো একটি দেখতে পাচ্ছেন যে এটি একটি পিকচার এখানে দুটো কমেন্ট আপনাকে লিখতে হবে তার মানে টেক্সট ওয়ান এবং টেক্সট টু আরো একটি পিকচার দেখতে পাচ্ছেন এখানে এই একটি পিকচার এখানে পিকচার অনুসারে আপনাকে কমেন্ট করতে হবে সো আমি এই দ্বিতীয় যে পিকচারটি রয়েছে সেই পিকচারটির মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে তিনজন ব্যক্তির জন্য তিনটি টেক্সট লিখতে বলেছে এবং অথেন্টিক টেক্সট যদি আপনি লিখতে পারেন এবং সেটি যদি সেল হয় তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে থাকা টাকা দেওয়া মানে অনায়াসে মিম তৈরি করে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন পৃথিবীতে অনেক লোক রয়েছে যে এই ধরনের মিমগুলো তৈরি করছে এবং বিভিন্ন ফ্রি ওয়েবসাইটে সাবমিট করছে এবং অনেক কমার্শিয়াল বিজনেসম্যান রয়েছে যারা তাদের ওয়েবসাইটের জন্য অথবা বিভিন্ন ধরনের বিজনেস পারপাসে সেই মিমগুলো কিনে নেয় সো এইভাবে এবার কিভাবে তৈরি করবেন অর্থাৎ আমি এখানে যে মিমটি দেখতে পাচ্ছি সেই মিম অনুসারে আমি টেক্সটি কিভাবে লিখবো সেটি দেখাচ্ছি আশা করি ভালো করে বুঝবেন এবং দেখার পরে সেটি কিভাবে তৈরি করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন তিনজন পার্সন তিনজন পার্সনের জন্য তিনটি টেক্সট আমি লিখেছি আমার পিকচার অনুসারে সো আপনাকে এভাবে ইউনিক টেক্সট গুলো লিখতে হবে আমি প্রথম পিকচারটি লিখেছি কুল এরপরে এই ব্যক্তিটি বলছে ইয়া এরপরে ইনি বলছে ওহ oh. সো এরপরে যে কাজটি করবেন এখানে প্রাইভেট এরপর ক্রিয়েট অ্যানোনিমাসলি এবং রিমোভ এটি আপনি ফ্রিতে যেহেতু করতে চাচ্ছেন সুতরাং আপনি ফ্রিতে করবেন আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন রিমোট ফ্লিপ ওয়াটারমার্ক অর্থাৎ আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে ওয়াটারমার্ক থাকবে আর যদি আপনি কোনো অ্যাকাউন্ট তৈরি করেন তৈরি করার এগেনস্টে যদি তার প্ল্যানটি রিসিভ করেন তাহলে অবশ্যই আপনাকে সেটি প্ল্যান অনুসারে কাজ করতে হবে সো এরপরে যে কাজটি করবেন জেনারেল মেমো ডাউনলোড ইমেজ এই ইমেজটি ডাউনলোড করতে বলেছে সো আমি এটি ডাউনলোড করছি ডাউনলোড করার পরে আমি এটি আমার কম্পিউটার মধ্যে রেখে দিব এরপর যে কাজটি সে কাজটি কিভাবে করবে সেটি অর্থাৎ এই ইমেজ ফ্লিপ ডট এর মধ্যে যে কোনো ধরনের মিম আপনি খুব সহজেই তৈরি করে সেটি আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড করার পরে করণীয় সেটি দেখাচ্ছি এরপর আপনাকে আরেকটি ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে মিম ফ্যাক্ট ফ্যাক্টরি.io মিম এর মধ্যে আপনি সেই ছবিটি এখানে সেল করে দিতে পারেন অনায়াসে যদি সেল হয় তাহলে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট পাবেন সেটি আমি এবার আলোচনা করছি এখানে যে মিমটি দেখতে পাচ্ছেন এই মিমটির প্রাইস হচ্ছে টেন ইথারাম এরপর এটির প্রাইস হচ্ছে ফর হান্ড্রেড টোয়েন্টি ইথারাম এরপরে ফিফটি ইথারাম দ্যাটস ইট অনেকগুলো মিম রয়েছে বিভিন্ন প্রাইজের আশা করি এই মিম গুলো সেল করার জন্য এখানে আপলোড দেওয়া হয়েছে সো কিভাবে আপলোড দিবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি সো প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন অর্থাৎ ইথারাম অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন অনায়াসে সেটি পারবেন সো ইথারাম অ্যাকাউন্টটি কিভাবে সেটিং করবেন আমি সেটি দেখাচ্ছি যদি আপনার ইথারাম না থাকে তাহলে সবার আগে আপনি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন সো কয়েন বেসের জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে কয়েন বেস থেকে যখন আপনি সার্চ দেবেন আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করার মাধ্যমে আপনি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন কয়েন কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইথা নামে একটি অপশন রয়েছে ইথা নামের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন তার মানে কয়েনবেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে বিটকয়েন থেকে শুরু করে ইথারাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ালেট আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে এবং সেখান থেকে আপনি পেমেন্টটা বিকাশে নিয়ে আসতে পারবেন সো আমি রিসিভ ক্লিক করছি রিসিভে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে কানেক্ট করে দিবেন তার মানে এই যে মিম ফ্যাক্টরি ডট মধ্যে কানেক্টেড করে দিবেন এবার কিভাবে সাবমিট করবেন অর্থাৎ আপনি এই যে এই যে এখানে আপনি কিছুক্ষণ আগে যে ডাউনলোড করেছেন তার মানে আমি একটি পিকচার ডাউনলোড করেছি সেই পিকচারটি এই যে ডাউনলোড করেছে এই ডাউনলোড করা পিকচারটি এখানে কিভাবে আপলোড দিব সেটি দেখাচ্ছি সো সাবমিট করার জন্য প্রথম আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আপনি আপনার আপলোড ফাইল আপলোড ফাইলটি আপনি অবশ্যই আপলোড করবেন সো আমি ডাউনলোডে চলে যাচ্ছি ডাউনলোডে চলে যাওয়ার পরে আমি আমার পিকচারটি এখানে সাবমিট করে দিয়েছি সাবমিট করে দেওয়ার পরে পিকচারটি চলে আসছে এবার আপনাকে একটি অথেন্টিক বা ইউনিক টাইটেল দিতে হবে অর্থাৎ পিকচার অনুসারে এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি টাইটেল দিয়েছি ফানি অ্যান্ড ক্রেজি বেবি এবং ট্যাগ দিতে হবে আবার আপনাকে অথেন্টিক তার মানে যে ট্যাগগুলো আপনি দেওয়ার পরে সহজেই যাতে যে কোনো ক্লায়েন্ট পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সহজে চেক করে নিতে পারে এবং আপনার ফিক্সারটি সেল হতে সেল হওয়ার জন্য ট্যাগ এবং টাইটেল অবশ্যই গুরুত্বপূর্ণ এরপর আপনি যে কাজটি করবেন একটি ভালো একটি কমেন্ট লিখবেন কমেন্ট লেখার পর আপনি এখানে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে এখানে দুশো পাঁচটি দুশো পঞ্চাশটি ক্যারেক্টারের ওয়ার্ড লিখতে হবে এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে আপনারা you don't have enough dank tokens to submit meme আপনি যদি মিমটি সাবমিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি প্রবলেম করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে এখানে টোকেন সংগ্রহ করতে হবে তারপরে মানে যেগুলোকে বলা হয় ড্যাঙ্ক টোকেন ড্যাঙ্ক টোকেন মানে হচ্ছে যে এখানে অনেকগুলো মিম দেখতে পাচ্ছেন যে এই মিমগুলো যদি আমি একটু ক্লিক করি তাহলে এগেনস্টে সব কিছু কিন্তু শো করছে তার মানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে আপনাকে ড্যাঙ্ক টোকেনগুলো কালেক্ট করতে হবে এখান থেকে বিভিন্ন ধরনের কাজগুলো করে আশা করি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে গুলো বা ড্যাঙ্ক গুলো কালেকশন করতে হয় সেটি আজকে এতটুকু দেখালাম যে কিভাবে এখানে সাবমিট করবেন অর্থাৎ এখানে মিম যেটি তৈরি করছে সেটি সাবমিট করলে করবে সেটি দেখালাম সো আশা করি এভাবে আপনি মিম গুলো যখন সাবমিট করবেন তখন এটি অনায়াসে মার্কেট প্লেস আপনারা দেখতে পাবেন তার মানে আপনি যদি মার্কেট প্লেসে চলে আসেন অনায়াসে এখানে আপনার সাবমিট করা যে মিম গুলো সেই মিম গুলো এখানে দেখতে পাবেন এবং সেই মিম গুলো যখন কেউ কিনে নেবে অবশ্যই আপনি এখান থেকে অনায়াসেই নির্ধারিত ইতারামটা কালেকশন করে নিতে পারবেন আপনি আপনার কয়েন বেসের মাধ্যমে দ্যাটস ইট এতটুকুই সো ফ্রিতে আর্নিং করার জন্য এটি একটি অসাধারণ এটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আপনাকে সবসময় হেল্প করবে ফ্রিতে আর্নিং জানান করার জন্য অনিয়ার মোবাইল ফোন অথবা কম্পিউটার সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনে দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন all case you guys in my next video till then take care